বাংলাদেশ রেলওয়ে খালাসি পদের এর মূলত এদের কাজ কি এদের শিক্ষাযোগ্যতা কতদূর লাগে এবং এদের চাকরির বিস্তারিত সব কিছু আলোচনা করুন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ইতিমধ্যে বাংলাদেশ রেলওয়ে খালাসি পদে অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রায় দশ হাজার ছিয়াশি জন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে জব চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমি বলবো খালাসির কাজ কি বা খালাসি পদে এই যে পদে খালাসি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি যে এই সম্পর্কে আমরা পুরো একটা ভিডিও আলোচনা করবো এবং লাইভ দেখাবো এদের কাজ কার্যক্রম এবং এদের শিক্ষা যোগ্যতা কতটুকু লাগে এবং এখানে এই পোস্টে চাকরির জন্য আপনারা কি কি কাজ করতে হবে এ টু জেড আমি দেখাবো পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই like comment share and subscribe করবেন আমরা নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি বাংলাদেশ রেলওয়ে খালাসি পদে এক হাজার ছিয়াশি জন নিয়োগ বিজ্ঞপ্তি দিছে প্রথমে বলছি খালাসি পদে এদের কাজ কি এদের কাজ দেখতে না ছোটো একটা ডেমো ভিডিও দিচ্ছি মূলত এদের কাজ এটাই খালাসি পদের মূলত কাজ হচ্ছে এদের যে মালবহী যে গালা ট্রেন আছে বা মালবহী গাড়ি আছে সেই গাড়িগালা যে মাল আসে সেই মালগুলো তাদের নামাতে হয় খালাস করা এটাই কাজ তাদের খালাসি পদে তাই এটাই হচ্ছে মূলত খালাসি পদেদের মানে কাজ আর এদের আরও কাজ থাকে এদের স্টেশন মাস্টার যে আছে স্টেশন মাস্টারের কথা মতো তাদের চলতে হয় তাদের আদেশ নির্দেশ সব মানতে হয় খালাসি পদে যারা আছে স্টেশন মাস্টারের আর এদের দেখা সবসময় দেখা যাচ্ছে এখন বাংলাদেশে যারা খালাসি পদে যারা চাকরি করছেন তারা যে রেল মালবাহী ট্রেন আছে সে মালগালা কিন্তু তারা ই করে না যে মাল নামায় না বা মাল উঠায় না দেখা যাচ্ছে অন্য কেউ আসে তারা উঠায় কিন্তু তার অনেক লোক দরকার যে পোস্ট খালি আসে সেই কারণেই দেখা যাচ্ছে এক হাজার এক হাজার ছিয়াশি জন আবারও বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিছে আপনারা সবাই অ্যাপ্লিকেশন করবেন খালাসি পদে এই পদে চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে এই পদে শিক্ষা যোগ্যতা কত দূর এখানে এসএসসি পাশ হলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আঠারো থেকে তিরিশ বছর বয়স হলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন যাদের বয়স আঠারোর নিচে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না আর যাদের বয়স আঠারো তিরিশের ওপরে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আর মুক্তিযোদ্ধা কোটা হলে আপনাদের দেখা যাচ্ছে বত্রিশ বছরে অ্যাপ্লিকেশন আর খালাসি পদে এদের স্যালারি স্কেল যদি বলি বেতন যদি বলি এটা সম্পূর্ণ গভর্নমেন্ট চাকরি এদের বেতন দেখা যাচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা স্কেল থেকে শুরু করে আপনাদের বিশ হাজার স্কেল বিশ হাজার টাকা পর্যন্ত স্কেল পর্যন্ত আপনাদের স্যালারি যাবে এটা অনেকেই ভাবে যে সার্কুলার লেখা থাকে আট হাজার দুইশো পঞ্চাশ মানে বিশ হাজার টাকা আপনার স্যালারি এটা এরকম না আপনার আট হাজার দুইশো পঞ্চাশ থেকে আপনার ধীরে ধীরে র্যাঙ্ক হবে আপনার বেতন বাড়বে র্যাঙ্কও আছে এই চাকরিতে র্যাঙ্ক হবে ধীরে ধীরে বেতনও বাড়বে বাড়তে বাড়তে আপনাদের বিশ হাজার টাকা স্কেলে আপনাদের বেতন যাবে এটাই বোঝায় আর বিশ হাজার টাকা স্কেল হলে প্রায় আপনাদের শেষ পর্যায়ে আপনাদের বিশ হাজার টাকার মধ্যে স্কেল হবে বিশ হাজার টাকা স্কেল হলে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ হাজার মতো এরকম স্যালারি পাবেন আট হাজার টাকা স্কেলে আপনাদের দেখাচ্ছে বেতন চোদ্দো পনেরো হাজার এরকম সামথিং আসবে বাসা ভাড়া সব কিছু দিয়ে আপনাদের এটাই আসবে বাংলাদেশ রেলওয়ে খালাসি পদে যে বাংলাদেশের রেলওয়ে এক হাজার ছিয়াশি জন নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে এটা সম্পূর্ণ গভর্নমেন্ট চাকরি এবং রাজস্ব খাতের চাকরি এটা এসএসসি পাশ হলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আর রেলওয়ে যারা আপনাদের পিতা রেলওয়ে চাকরি করে পোষ্য কোঠা আছে বা রেলওয়ে কোঠা আছে তাদের জন্য রেলওয়ে যে আপনাদের যে পিতা চাকরি করতে তার সম্পূর্ণ দলিলপত্র থাকতে হবে নেক্সট ভিডিও আমি জানাই দেবো কি কি খালাসি পদে রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে যে এক হাজার ছিয়াশি জন নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে এই পদে আপনার কোন বই পড়াশোনা করবেন কি কি পড়াশোনা পড়াশোনা করলে আপনাদের চাকরিটি হতে পারে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এ টু জেড আমি জানাবো পুরো ভিডিওটি দেখলেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে আপনারা নেক্সট ভিডিওটি পাবেন আর